এটা এমন একটা কাপল যাদের নতুন বিয়ে হয়েছে তার হানিমুন করার জন্য জঙ্গলের ভেতরে একটা কেবিনে চলে যায় আর সেখানেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু মেয়েটা জানতো না যে তার ভেতরে আসলে কি ঢুকেছে বন্ধুরা আজ আমি আপনাদেরকে দু সালের একটি হরর থ্রিলার মুভি হানিমুনের বাংলা এক্সপ্লেন করতে যাচ্ছি সিনেমা শুরু হতেই হাজব্যান্ড পল আর ওয়াই বিকে দেখা যায় তারা ক্যামেরার সামনে বলছিল যে তারা কিভাবে প্রথমবার একে অন্যের সাথে মিলিত হয়েছিল আর তারপরে অসুস্থ হয়েছিল এই দুইজন নতুন বিয়ে করেছিল তাই তারা হানিমুন করার জন্য জঙ্গলের ভেতরে একটা কেবিনে চলে আসে আর এই কেবিনটা ছিল বিয়ের ফ্যামিলির পল বিকে কোলে তুলে নিয়ে কেবিনে চলে আসে আর বি পলকে কেবিনের কোথায় কি রাখা আছে সবকিছু দেখাচ্ছিল পল দেয়ালে একটা ভাল্লুকে চামড়া ঝোলানো দেখে বি জানায় তার বাবার হান্টিং এর শখ ছিল এই দুইজন কিচেন থেকে বের হয়ে বাথরুমের দিকে চলে যায় এরপর বিছানায় এসে ইন্টিমেট হতে শুরু করে রাতে মাটির তৈরি হাঁস দেখে পল এটা সম্পর্কে জিজ্ঞেস করে আর বি উত্তরে বলে এটার ভেতরে কিছুই নেই তারা দুজন ঘুমিয়ে পড়ে তখন সিনেমাতে দেখা যায় রাতের বেলা একটা সাদা আলো তাদের গায়ে এসে পড়ে এই সাদা আলোটি হচ্ছে সিনেমার সবচেয়ে বড় সাসপেন্স যেটা আপনি সিনেমার একেবারে শেষে বুঝতে পারবেন কিছুক্ষণ পর সকাল হয়ে যায় আর এই দুজনেই ব্রেকফাস্ট বানাতে লেগে পড়ে পল আবারও ওই ভাল্লুকে চামড়ার কথা জিজ্ঞেস করে সে জিজ্ঞেস করে এটাকে কে মেরেছিল বি জানায় এটাকে তার বাবা মেরেছিল পল জিজ্ঞেস করে ভাল্লুক কি কাউকে মেরেছিল বি মজা করে বলে হ্যাঁ ভাল্লুকটি এই লেকের মাছগুলোকে খেয়েছিল এরপর তারা দুজন সুইমিং করার সিদ্ধান্ত নেয় তখন তারা তাদের সাথে সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট নিয়ে নেয় কারণ তারা পানিতে প্রচুর ভয় পেত যখন এই দুজন বোটে ছিল তখন বি বলছিল সে সুইমিং করবে না পরবর্তীতে তারা কেবিনে এসে শাওয়ার নিয়ে নেয় কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টের দিকে যায় সেখানে তারা এমন একজন লোককে দেখেছিল যে কিনা রাগ হয়ে একটি লাইট ল্যাম্প ভেঙে ফেলে বি এবং পল রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল তখন লোকটি বলে আমি তোমার ছোটবেলার বন্ধু উইল তখন তারা দুজন কিছুক্ষণ এটা নিয়ে কথা বলে উইল জানায় যে এই রেস্টুরেন্টটা তার ওয়াইফ অ্যানির ওই সময় সেখানে উইলের ওয়াইফ অ্যানি চলে আসে আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে অ্যানিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক অবস্থায় নেই এরপর তারা কেবিনে চলে আসে আর এইদিকে পল তখনও অ্যানির কথাই চিন্তা করছিল তখন পল মজা করে বলে উইল কি তোমার এক্স ছিল উত্তরে বি এটা অস্বীকার করে এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে দেখা যায় এই বাড়ির সব লাইটগুলো হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করেছে আর পলের মোবাইলে অ্যালার্মও বাঁচতে শুরু করে পলের মনে হচ্ছিল সকাল হয়ে গেছে তাই সে মাছ ধরার যন্ত্রাংশ তুলে নিয়ে কেবিন থেকে বাইরে চলে আসে বাইরে এসে পল বুঝতে পারে এখনো তো অনেক অন্ধকার তখন সে মোবাইলের দিকে তাকায় আর নিশ্চিত হয় যে এখনো তো সকাল হয়ইনি পলের কাছে মনে হচ্ছিল সময়ের আগেই পলের মোবাইলের অ্যালার্ম বেজে উঠেছিল পল কেবিনের ভেতরে চলে যায় যখন পল রুমে আসে তখন সেখানে বিকে দেখা যাচ্ছিল না পল বিকে খুঁজতে শুরু করে পলের নজর একটা প্রজাপতি সম্পত্তির উপরে পড়ে পল কেবিনের সবখানে বিকে খুঁজতে থাকে কিন্তু পায় না পল অনেক বেশি পেরেশান হয়ে যায় আর তখন সে বাইরে এসে তার স্ত্রী বিকে খুঁজতে থাকে পল চিৎকার করছিল আর তার স্ত্রীকে খুঁজছিল কিন্তু সে কোনো রেসপন্স পাচ্ছিল না কিছুক্ষণের মধ্যেই পল তার স্ত্রী বিকে দেখতে পায় বি জঙ্গলের মধ্যে বিনা কাপড়ে দাঁড়িয়েছিল আর তার কোনো হুশও ছিল না পল বিকে কোলে তুলে নিয়ে কেবিনে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি জঙ্গলে কি করছিলে তখন বি বলে আমি ঘুমের ঘোরে ওখানে চলে গিয়েছিলাম পল অনেক বেশি ভয় পেয়ে যায় যে কারণে বি তাকে বলছিল যে তুমি চিন্তা করো না আমি সম্পূর্ণ ঠিক আছি পরের দিন সকালে তারা দুজন ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে যায় সেখানে দেখা যায় বি রুটি পুড়ে ফেলেছে এটা দেখে পল বলে তুমি এগুলো কি করছো তোমার শরীর ঠিক আছে তো আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত তখন বি বলে আমি ঠিক আছি পল যখন কফি পান করার জন্য কফি মগ হাতে নেয় তখন দেখে কফি বিন আর মগ আলাদা করে রাখা আছে এটা দেখে আমরা বুঝতে পারি যে লাস্ট নাইটে বিয়ের সাথে কিছু না কিছু তো নিশ্চয় হয়েছিল যে কারণে সে এত বেশি মিস্টেক করছে এগুলো দেখে পল আরও বেশি ঘাবড়ে যায় সিনেমাতে দেখা যায় কিছুক্ষণ পরেই এই দুইজন বোটে চড়ে মাছ ধরতে যায় সেখানে পল একটা ব্যাং নিয়ে খেলতে শুরু করে কিন্তু এগুলো দেখেও বি কোনো রিয়্যাক্ট করছিল না পল তখন বলে তোমার আসলে কি হয়েছে পলের কথা শুনে বি পানিতে ঝাঁপ দেয় এই ব্যাপারটা খুবই আজব ছিল কারণ প্রথম দিন সুইমিং করার জন্য কিন্তু বি মানা করেছিল অল্প সময়ের মধ্যেই তারা দুজন কেবিনে ফিরে আসে তখন পল বিকে কিস করতে যায় তখন বিয়ের থাইয়ের একটি দাগ পলের নজরে চলে আসে দাগের ব্যাপারে জানতে চাইলে বি বলে এগুলো মশার কামড়ের দাগ বি এসে বিছানায় শুয়ে পড়ে আর পল তখন ওই দাগটি দেখছিল কিছুক্ষণ পর পল জঙ্গলের দিকে যায় এটা জানার জন্য যে বিয়ের সাথে আসলে কি হয়েছিল সেখানে পল বিয়ের একটা কাপড় দেখতে পায় কাপড় তুলে নিয়ে দেখা যায় এটাতে কিছু একটা লিকুইড লেগে আছে সেই জায়গাতে পল কিছু ফুটপ্রিন্টও দেখতে পেয়েছিল এগুলো দেখে পল বুঝতে পারে যে জঙ্গলে বি একা ছিল না পল যখন কেবিনে ফিরে আসে তখন সে বিকে আয়নার সামনে কিছু একটা ডায়লগ রিহার্সেল করতে দেখে পরে পল বাইরে চলে যায় অনেকক্ষণ পরে যখন পল ফিরে আসে তখন সে তার ওয়াইফ বিয়ের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখন বি বলে তার মাথা ব্যথা করছে কিন্তু এই কথাগুলোই কিন্তু বি আয়নার সামনে দাঁড়িয়ে তখন বলছিল তখন পল বলে তুমি কি আমাকে তোমার থেকে দূরে রাখ থাকতে চাও তখন বি উত্তরে না বলে পল জিজ্ঞেস করে জঙ্গলে তোমার সাথে কি হয়েছিল কিন্তু বি আবারও সেই একই কথা বলছিল যে সে ঘুমের ঘুরে হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিল এই পর্যায়ে বি কথা বলার আগে অনেকক্ষণ চিন্তা করে কথা বলছিল আসলে বি জঙ্গল থেকে আসার পর অন্যরকম হয়ে গেছে এমন মনে হচ্ছে যেন সে পলের স্ত্রী না পলের কাছেও এই ব্যাপারটা আজব মনে হচ্ছিল কিছুক্ষণ পর তারা ঘুমোতে চলে যায় তখন আবারও সিনেমার প্রথমকার সেই আলো নজরে আসে কিন্তু এবার পল জেগেছিল সে আলোটা মনোযোগ দিয়ে দেখছিল এই আলো সারা ঘর ঘুরছিল পল এই আলোর পিছনে আর গান নিয়ে বাইরে চলে আসে যেখানে সে অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছিল না কেউ একজন পলকে দেখে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল তখন পল হাওয়াতেই গান ফায়ার করে সব পলের স্ত্রী বি কেবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পল দ্রুত কেবিনের ভেতরে চলে আসে আর তার কেবিনের দরজার লকগুলো লাগাতে থাকে তখন বি বলে বাইরে কেউ নেই বি এই কথাটা বারবার বলেই যাচ্ছিল পল জিজ্ঞেস করে ওই রাতে জঙ্গলে কে ছিল তুমি কি আমাকে ধোকা দিচ্ছ পল জঙ্গল থেকে নিয়ে আসা ময়লা কাপড়টা দেখায় তখন বি বলে ওই রাতে আমি ঘুমে ঘুমেছিলাম কি হয়েছে তখন আমার সাথে কিছুই আমার মনে নেই পল জিজ্ঞেস করে তুমি আমাকে বলো ওই রাতে কি তোমার সাথে উইল ছিল তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে পছন্দ না করলে আমি এখান থেকে চলে যাব এই কথাগুলো বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় তাই এই রাতে তারা দুজন আলাদা আলাদা বিছানায় শুয়ে পড়ে কিন্তু তারা দুজনেই ভেতরে ভেতরে বেশ পেরেশান ছিল পরের দিন বি একটা কাগজে লিখছিল যে সে আসলে কে তার নাম কি তার স্বামীর নাম কি ওই সময়ে পল সেখানে চলে আসে তখন বি কাগজটি লুকিয়ে ফেলে এই কারণে পল আরো রেগে যায় পল যখন কেবিনের বাইরে ছিল তখন বি তার জন্য পানি নিয়ে আসে পল তখন বিয়ের থাইয়ের দাগের ব্যাপারে আবারও জিজ্ঞেস করে দাগটি এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে কিছুক্ষণ পর তারা দুজন আবারও মাছ ধরতে চলে যায় তখন পল বলছিল আমাদের ফিরে যাওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই তখন বি পলের কাছে আসে আর তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে পলের হাতে রক্ত লেগে যায় আসলে এই রক্তটা বিয়ের প্রাইভেট পার্ট থেকে এসেছে তারা দুজন দ্রুত কেবিনে ফিরে আসে তখন পল বলে আমাদের উচিত দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া তখন বি বলে এটা আমার পিরিয়ডের রক্ত কিন্তু পল জানতো এই সময় বিয়ের পিরিয়ড হওয়ার কথা নয় পরের দৃশ্যে দেখা যায় পল অ্যানির সাথে দেখা করতে যায় অ্যানি এখানেও পাগলের মতো আচরণ করছিল পল অ্যানির কাছে উইলের ব্যাপারে জানতে চায় অ্যানি জানায় উইল এখান থেকে চলে গেছে পল তখন উইলের একটা রক্ত মাখা ক্যাপ খুঁজে পায় ওখান থেকে পল উইলের বাড়িতে চলে আসে যেখানে পল উইলের বাড়ির মেইন দরজায় সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পায় পল উইলের বাড়ির ভেতরে যায় সেখানে পল সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে ফুটেজে দেখতে পায় বি ওই দিকেই যাচ্ছিল যেই দিকে দিকে ওই আলোটা পড়ছিল তখনই আমরা দেখতে পাই এই বাড়ির সব লাইটগুলো ব্লিং করতে শুরু করেছে ঠিক ওই সময়ে পল কিছু নোটসও দেখতে পায় এগুলো ওই নোটস ছিল যেগুলোতে বি নিজে সম্পর্কে লিখেছিল যখন পল নোটসগুলো হাতে নিয়ে দেখে তখন সে বুঝতে পারে এগুলোতে ওই একই লিকুইড লেগে আছে যেগুলো পল বিয়ের কাপড়ে লেগে থাকতে দেখেছিল পল এত সব কিছু দেখে বেশ পেরেশানিতে পড়ে যায় পল দ্রুত কেবিনে ফিরে আসে আর বিয়ের ডায়েরি পড়তে শুরু করে যেখানে বি নিজে সম্পর্কে লিখেছিল ওই সময় বি সেখানে চলে আসে পল জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে আমি উইলের ক্যাপ খুঁজে পেয়েছি যেটাতে রক্ত লেগেছিল আর ওই রাতে তুমি কেন ওই আলোর পিছু পিছু গিয়েছিলে আর তোমার এই নোটস উইলের ঘরে কিভাবে গেল আর এগুলো তুমি কি লিখেছ বি আবারও সেই পুরনো কথাই বলছিল যে কারণে পল এবার অনেক বেশি রেগে যায় তখন বি চিৎকার করে বলে আমি এখানে তোমাকে বাঁচাতে চাচ্ছি প্লিজ আমার কথা শোনো পল এখান থেকে চলে যাবার জন্য গাড়ির চাবি খুঁজতে শুরু করে তখন বি বাথরুমে যেয়ে বসে পড়ে যেখানে আমরা দেখতে পাই বি তার প্রাইভেট পার্টের ভেতরে কিছু একটা ঢোকাচ্ছিল যে কারণে প্রাইভেট পার্ট থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল পল তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর এগুলো দেখে পল আবারও অনেক ভয় পেয়ে যায় পরের সিনে দেখা যায় পল বিকে বেডের উপরে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর বলতে থাকে তুমি বি নও তুমি আমার স্ত্রী নও তুমি অন্য কেউ পল তখন বিয়ের মাথায় আবারও সেই একই ধরনের লিকুইড দেখতে পায় পল বিয়ের কাছে ফার্স্ট এড কোথায় জিজ্ঞেস করে তখন বি ভুল জায়গা দেখিয়ে দেয় তাই পল বলে তুমি আমার ওয়াইফ নও আমাকে বলো আসলে আমার ওয়াইফ কোথায় পল তার স্ত্রী বিয়ের প্রাইভেট পার্টে হাত দেয় পল তখন আজব কিছু একটা অনুভব করছিল পল তখন সেটা টেনে বের করে ফেলে বের করার পর দেখা যায় এটা ভয়ঙ্কর একটা জিনিস কিন্তু বের করার পরই এটা মরে যায় এগুলো দেখে পল বেশ ভয় পায় আর এই রুমের বাইরে চলে যায় তখন সেখানে বিও চলে আসে আর পল তখন বলে আমি তোমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব বি তখন বলে তুমি এটা করতে পারবে না বি বলে ওই দিন আমি যখন জঙ্গলে গিয়েছিলাম তখন একটা আলো দেখতে পাচ্ছিলাম ওখানে বেশ কিছু মানুষজন ছিল কিন্তু আমি জানি না তারা কারা ছিল তারা তোমার স্ত্রী বিকে সেখান থেকে নিয়ে চলে গেছে এই বডি বিয়ের কিন্তু আমি বি নই কিন্তু তারা আমার ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে যেটা আমি অনুভব করতে পারছি পল কিছুই বুঝতে পারছিল না তাই সে বারবার বাড়ি ফিরে যাওয়ার কথা বলছিল আমরা দেখতে পাই ওই সময়ে সেই আলোটি বাড়ির ভেতরে আবারও প্রবেশ করে বি বলে তাদের তোমাকে কোনো প্রয়োজন নেই এটা বলেই বি পলের উপরে আক্রমণ করে আর তাকে বেহুশ করে দেয় সিনেমার সিন তখন শিফট হয়ে যায় আর দেখা যায় পল নিজেকে হাত পা বাঁধা অবস্থায় একটা বোটের উপরে আবিষ্কার করেছে যখন পলের জ্ঞান ফিরে তখন বি বলে আমি তোমাকে বাঁচানোর জন্য পানিতে ফেলে দিচ্ছি পল বলে আমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারবো না এই কথার পরই বি পলকে পানিতে ফেলে দেয় আর কেবিনে ফিরে আসে এখানে দেখা যায় অ্যানিও কেবিনেই ছিল আর এই দুজনের স্ক্রিন একেবারে বদলে গেছে যেটা দেখে বোঝাই যাচ্ছে যে অ্যানিও তার হাজব্যান্ড উইলকে মেরে ফেলেছে আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়